অভিযান দশ ভাই আমি পারে নামতে পারছি আল্লাহ বাঁচাইছে মা আমার rockstar রসে আগুন লাগছে আমরা এই লঞ্চে ছিলাম ঠিক আছে সালাম আলাইকুম স্যার স্যার ওই যে ফোরা রুগী তিন চারজন ফাড়ানো হয়েছে স্যার ওই যে একটু অ্যাম্বুলেন্সটা যদি স্যার ওই যে ইয়াতে ওইটারে কী কয় যে লঞ্চ আসতো তাহলে সেখান থেকে ওই রুগীগুলো নিয়ে হাসপাতালে যাইতে পারতো স্যার জি আমাদের হোক হ্যাঁ, হাসপাতালে একটা অ্যাম্বুলেন্স হইলে স্যার ওখান থেকে রুগীগুলো নিয়ে আপনার হাস ইয়েতে যেতে পারতো স্যার আর কি রুগীর টলারে ফাটায় দেওয়া হয়েছে স্যার স্যার শেষে দেখাটা মা বাবা সন্তানেও